হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল কারে ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় পিয়ার সকাল ঘরটায় আমার ধোয়ায় ভরা বিষাক্ত এক ধোয়ার সাথে হয় না আরে হয় না অভিমান আইদা বেগে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতালে হইয়া পিয়ারে খোঁজে পারি জমাইছি আইদা বেগে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতালে হইয়া পিয়ারে খোঁজে পারি জমাইছি কাট